কতদিন পর দেখা হলো দুজনাতে মিষ্টি হেসে বললে আমায় কেমন আছো পাগল ছেলে সেই মিষ্টি হাসি চোখ ফরা কষ্ট নিয়ে খুব সহজেই তুমি তা লুকিয়ে রেখেছি রে আমার ইচ্ছে করছে তোমার দুটো হাত ধরতে তুমি জড়িয়ে বলবে আমার ভালোবাসি তোমাকে আমার ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যেতে সেই চোখ ভরা জল নিয়ে বলবে ভালোবাসি তোমাকে কল্পনায় ডুবে থাকি সারাক্ষণ তোমার মাঝেই ডুবে থাকে মন কবে যে বলবে নিয়ে চলো আমাকে আমাকে অপেক্ষা সময় কাটে না যে কল্পনায় ডুবে তাকি সারাক্ষণ তোমার মাঝেই ডুবে থাকে মন কবে যে বলবে নিয়ে চলো আমাকে আমাকে অপেক্ষা সময় কাটে না যে আমার ইচ্ছে করছে তোমার দুটো হাত ধরতে তুমি জড়িয়ে বলবে আমার ভালোবাসি তোমাকে হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যেতে সেই চোখ ভরা জল নিয়ে বলবে ভালোবাসি তোমাকে অনন্ত বছর যেন দূরে কোথাও আমায় নিয়ে চলো বলছে আমার কানে কানে সে যেন সে যেন সত্যি আমি পাগল হো কোথাও আমায় নিয়ে চলো বলছে আমার কানে কানে সে যেন সে যেন সত্যি আমি পাগল হয়ে যাব আমার ইচ্ছে করছে তোমার দুটো হাত ধরতে তুমি জড়িয়ে বলবে আমার ভালোবাসি তোমাকে হ্যাঁ। আমার ইচ্ছে করছে তোমার কাছে ছুটে যেতে সেই চোখ ভরা জল নিয়ে বলবে ভালোবাসি